মার্কায় ভোট চাই ঘরে ঘরে করে যাই একতারা মার্কায় ভোট চাই একতারা মার্কায় ভোট চাই একতারা এলাকাবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি হেরো আলম ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা এবারের নির্বাচনে আপনারা আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা একতারা মার্কা হিরো আলম ভাইয়ের মার্কা একতারা মার্কা দোকানদার ভাইদের মার্কা একতারা মার্কা সকল এলাকাবাসীর মার্কা একতারা মার্কা ভোটের দিনের মার্কা একতারা মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা এক তারা মার্কা হিরো আলম ভাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি বিরল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা